બોલ કોએ દે તર બાત તે ખાઈ સુગી ના આલે મોઈની છે હે তুই বাত খাই সুখী নাই কি মদ সে খাইতে রইছ সাবিত্রী সাবিত্রী মুই মদ দেখা খাইবি তুই মদ খাইছো হ্যাঁ মদ খাইবি তুই খাই গিনে মদ খাইলিস নি কোনে বলকো এ তুই না জানিস মুই খাই কিনে মদ খাইলি নি তুই সেদিনে লাগি লুস যে আখা খাইলিনি নইলে মুই ন খাইতি এ মদ তোর পাই বলি আখা মদ খাইলিনি সাবিত্রী নইলে মুই আগ তু মদ আখা ন খাইতে রইলি সরি বন্ডকু আজিও নি তোকে ন লাগিবে মুই বন্ডকু আজিও নি তোকে কেবে মিশা গালি গুলোজ ন করিবে মুই তোর কথা আমাকে বিশ্বাস লাগে নাই সাবিত্রী তুই কেবে মিশা আমাকে গালি গুলোজ করি পারু সাকা মুই আর তোর সঙ্গে কেবে গন্ডগোল ন করি বন্ডকু সতাইছে তুই আর মোকে গন্ডগোল ন করি বলি করি কাই গ্যারান্টি আছে সাবিত্রী কো মোকে তুই মুই তোর সংকেবে জড়া যাক ন করি বন্ধু তোকে কাই বিশ্বাস আছে তুই গন্ডগোল ন করিস বলি সাতাই সে বন্ধু কো মুই তোর সংকেবে এলে মিহা জড়া যাক ন করি এবে সাবিত্রী তুই মোকে জড়া যাটি ন করছ বলি কাই গ্যারান্টি আছে কোনি এবে তুই বাচ্চা দিলে যখন মুই ন খাই তুই জানি যা যা তুই যা এবে তুই তোরা আবার উঠি যা দেখ এ গালা ମୁଇଁ ଟିକେ ବାଦ୍ ଖାଇବାର ରହିଲା ହୋ ଡାକି ଦେଖିବି ତା କେଲ ସାବିତ୍ରୀ ସାବିତ୍ରୀ হ্যাঁ হ্যাঁ উঠি গেলুস তো কেনে গেলা রে এমাই যে বড় ডেঞ্জারটা হ এড়ে মার সকাল ফাইলানি উঠে নাই তেবে সকাল তো সাতটা আইলানি এ কেনে গেলা তেবে নাই সাবিত্রীকে মুই মেসা সরি কইবার আছে আখা ಸಾವಿತ್ರಿ ಮುಖ ರೀಸಾಯಿ ಕೊರಿಕೆ ನೂಟಿಗೆಲ್ಲ ಆಚೆ ಸಾವಿತ್ರಿ ಮಾಜಿ রিসাইকেল আছে কাইটা এটা বসাইলা আছে কাইটা গোটে বসাই দেলা আছে এটা মুই যাই করে দেখি দেখাবার আছে কাইটা এটা সাবিত্রী বাত রানি দেলা আছে এ এ পাকে তো নাই সাবিত্রী কেন গলা দেবে মুই জীবিতা তালি গোটে বেটি আনি করে খাইবি सावित्री ती बात बसाई देकर रोटी दे रही उसके अंदर नहीं इति तबे बात पड़ी जाई तबे सावित्री इति खाई ना बात पड़ता उनको मुई तो डेलीवाई दे रही तू ना की मुई जाने को रहा डेलीवाई दे रही थी ए तू जाने को रहा डेलीवाई दे रही उसके सावित्री थी ओए जे बात के बाटा खोला मुई बाटा करे नहीं सावित्री ये बात के बाटा खोला चले मुई बाटा करे नहीं सतई से তুই বাটা নকলে কে বাটা কলাতে বনকো মুই তো নিজরা কেটে দেখলে আর তুই বাটা করতে লুস আর মুই আর দেখি নাই কি তোকে ए सावित्री तुई মোকে बेकार बेकार निंदा करना डाली लगे बाटा करी नाही की मोके कोनाय नि तयारी তুই মোকে কইলস নি বলে মই নচাড়ি মই কোনডি মিস্টে টেকি আনি করে খাই দেবি সব ভাত চার